হ্যালো বন্ধুরা আমার গজলটি ভালো লাগলে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্য ধন্য তুমি ধন্য ধন্য তুমি মিজানুর রহমান ধন্য গো ধন্য তুমি মিজানুর রহমান আঝারি ধন্য গো ধন্য তুমি মিজানুর রহমান মিজানুর রহমান আঝারি আল ধন্য ধন্য তুমি মিজানুর রহমান আঝারি ধন্য ধন্য তুমি মিজানুর রহমান আঝারি ধন্য গো ধন্য তুমি মিজানু রমানা ঝরি ধন্য গো ধন্য তুমি মিজানু রমানা ঝরি কোরআন হাদিস শুনি মোরা সকাল সকাল বিকাল সাজে মধুর সুরে করো বয়ান হৃদয়ে সেই সুর বাজে যুব সমাজ উৎসাহ পেল যুব সমাজ উৎসাহ পেল তোমারি বল মিজানুর রহমান আছারি তোমার মুখে শুনি মোরা তোমার মুখে শুনি মোরা কোরআন হাদিসের বাণী ধন্য গো ধন্য তুমি মিজানুর রহমান মিজানুর রহমান আঝারি তোমার মুখে শুনি মোরা তোমার মুখে শুনি মোরা কোরআন হাদিসের বাণী ধন্য গো ধন্য তুমি মিজানুর রহমান আঝারি ধন্য গো তুমি মিজানুর রহমান আঝারি